ভিডিও তো করতেছি আমি থাকতাম না হাই কফা ওই স্যারে তুলি আমার দ্বারা ভাল লাগবে আমি শুধু তারে তুলবো এখন আমার ভালো করে দিদি দেখো এই আসছে হাই দাও আমাকে হাই দাও হাসি দাও দাঁত দেখাও স্যারে আমার টান দিস না ইচ্ছা মতো করবো ভিডিও এই ওই যে উনি একা এখানে কি করছেন

এ বিশ্বজিৎ দা না বিশ্বজিৎ না তাই না রিপন দা না হ্যাঁ সেকশন শেষ

Rampos! মিসবা

কইছে নাম্বার বলে তো শুনলে গেলাম গেলে যারা গেলাম এমন ভিডিও করতেছি দশ মিনিট লাগাই দিন দুলা ভাই Thank you. Eh. Çok deney. Sen koy হাসো হাসো হ্যাঁ, ছবি ম্যাগাজিনে কি ভিডিও দেওয়া যাবে ছবি আর তোলা হয়েছে নিজের একটা উড়াইলেন না নিজের দেখে নিজের এত সুন্দর কিছু না নিজের একটা উড়ান না হ্যাঁ। আমি কিন্তু ভালো কথা গেছি কথা তো না হাসতেছি হ্যাঁ। স্যারের মোবাইল স্যাররা বেশি তুলবো তাদের আমার তেলাপ নাই এ বাটে গরম পাশে রাখতে পারে